জীবন দাতা হে বিধাতা মহান বিচার প্রতি তুমি থাকতে কেন আমার করুন পরিণতি বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোট কাছারির দারে দারে সুবিচারের বাণী কান্দে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে কোট কাছারির দারে দারে সুবিচারের বাণী কান্দে কত দোষীরা দেখি সারা পেয়ে যায় দোষীরা দেখি সারা পেয়ে যায় নির্দোষীরাই জেলে কোথায় গেলে পাবো বিচার কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার চম্পা নয় নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সুবিচার চম্পা নয় ওরে কিছুই কি বোঝো না তুমি কিছুই কি বোঝো না তুমি দেখো না চোখ মিলে কোথায় গেলে পাবো বিচার কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে